রাকিব হোসেন নাকি অন্তরাকে প্রেগনেন্ট করে দিছে আমি বিশ্বাস করি না আমি কিভাবে জাস্ট এক মিনিটের মধ্যে প্রেগনেন্ট হয়ে আসতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো এক মিনিটে প্রেগনেন্ট আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না তা তো হইতেই পারে না অনেকেই নাকি পদ্মা সেতুতে টোল দিতে গেলে হচ্ছে এ আপুটাকে দেখতেছে আর ওনাকে এখন হচ্ছে জাতীয় ক্রাশ বানাই দিছে অনেকে প্রেম করি বুরকালা একটা ছোট মেয়ের সাথে দেখলে হাসে ডাকলে দর দেয় Hey, what's up guys? Assalamu alaikum. Welcome back to another video of Reactor. তো এই ভিডিওতে আমরা এই সপ্তাহের টিকটকের ফলো পেজে থাকা কিছু ভাইরাল ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব কি হলো শুরু করো তো এই ভিডিওতে একজন গেছি রে কোনার পেট নাকি কোনো খাজা বাবার সিন্নির ড্যাগ আমি বুঝতেছি না দেখি কোন ব্রিজ পদ্মা সেতুর উপর নাকি ডেক ছিল আপনি না লাগে আগে আপনার নিজের শার্টের ভুতানটা লাগান আর আপনার এই ঢাকেন মনে মনে ভাই মজা নিতেছে আমি নিজে যে হারে মোটা হইতাছি উনি যারা আমার পেটটা এমন ডেক হয়ে যায় এই পেটটাকে আচ্ছা, আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না তা তো হইতেই পারে না গান শুনেন ওকে মানুষ সদস্য দেখি স্ট্যান্ডে উল্টা মুল্টা করে রাখছে এক এক মিনিট মাননীয় স্পিকার সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার গাইস এই ভিডিওটা দেখার পর মমতাজ বেগমের রিয়াকশনটা হবে এইরকম সেতু টোল কাজ করা একটা মেয়ের ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছে চলুন আমরা প্রথমে সেই ভিডিওটা দেখি তোকে অনেকেই নাকি পদ্মা সেতুতে টোল দিতে গেলে হচ্ছে এই আপুটাকে দেখতেছে আর ওনাকে এখন হচ্ছে জাতীয় ক্রাশ বানাই দিছে অনেকে যা চোখটা কিন্তু আসলে সুন্দর আমার কেন যেন ওরা দেখে একটু পাকিস্তান একটা অ্যাক্ট্রেসের মতো লাগতেছিল আচ্ছা কত টাকা নিছে একশো দুইশো নাকি বিশ টাকা দশ টাকা অনেক তো গেস এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই কিন্তু ওনাকে দেখার জন্য নাকি পদ্মা সেতুতে যাচ্ছে যেমন গেস এই ভিডিওতে একজন গেছে এক্সপেকটেশন মানে আশা করতেছে যে ওনাকে দেখবে গিয়ে আর রিয়েলিটি থেকে পাইসা অন্য একজন ছেলেকে আর বেচারা কত আশা করে গেছে যে ওই মেয়ের কাছে টোলে টাকা দিবে আর গিয়ে পাইছে আরেকটা ছেলেকে তো গেছে অনেকেই বলতেছে উনি হচ্ছে পদ্মা সেতুতে টিকটক ভিডিও বানানোর প্রথম মহিলা পরে দিতে হবে ভাই হাঁটার স্টাইলটা কি ষোলো বছর নাই কপাল ভালো যে স্লো মোশনে দৌড়াইছে ওর যদি ডাইরেক্ট দুই চারটা দৌড় দিত পদ্মা সেতুর হায়াত তো এমনি কমে যেত তাও সত্য গেছে আমি সরকারের কাছে অনুরোধ করব পদ্মা সেতুতে এইরকম ভারী যানবাহন নিষিদ্ধ করা হোক ইভেন আমি তো বলবো ওনার জন্য আলাদা করে টোলের ব্যবস্থা করা হোক ঠিক বলেছো তো এই নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি ভিডিওটিতে এখন একটা লাইক আর কমেন্ট না করে থাকেন তাড়াতাড়ি করে ফেলেন তো গাইস চলুন আপনাদেরকে প্রথমে একটা ছোট্ট বোরখালা মেয়ের লাভ স্টোরি শুনে আনি প্রেম করি বোরখালা একটা ছোট মেয়ের সাথে দেখলে হাসে ডাকলে দৌড় দেয় হায় আল্লাহ কি জিনিস হটালেন জীবনে কথা বলে কম দম করে বেশি আচ্ছা, থাকে ডাকলে আল্লাহ কি জিনিস কথা বলে কম বেশি তুমি তুমি সব মেয়েরে ডাকাডাকি করো কিনলিগা বাজার ধরো লাল শাড়ি ভরো কথা দিলাম ফাঁকি দিমু না ফাঁকি লাল শাড়ি ভরাইয়া লয়া যাম উড়াইয়া আরে বাপরে কি মিল কি মোহব্বত গেস আমার যদি কখনো গার্লফ্রেন্ড হয় তাহলে আমি ওরে এইভাবে প্রপোজ করবো পুরা জানি না কেন তো জন্ম হয়েছিল আমার টিকটক ভিডিও করার লিগা কষ্টে কষ্টেই গেল মিয়া গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন টিকটক ভিডিও বানাইতেছেন মজায় মজায় তারপর আপনার জীবন কষ্টে আছে কষ্ট তো উল্টা আমাদের লাগতেছে আপনার এই ভিডিও দেখা খুব কষ্ট যে বলো তবে গেস বেশি কষ্ট পাওয়ার কোনো কারণ নাই কেন কজ অনেকে বলতেছে তাদেরও নাকি ব্রেকআপ হয়ে গেছে আমি প্রথমে তোর বিশ্বাস করে করেছি ভুল দ্বিতীয় ভুল করেছি তোর ওই মুখের হাসি দেখা তুই পুরাটাই এলে যা আচ্ছা বুঝলাম ভাইয়া বেমানি করছে ভালো কথা তো গাছরে গুছি দিলে কেন ভাই আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা তো এভাবে কিন্তু তাদের লাভ স্টোরি দা এন্ড হয়ে গেছে জুন মাসে যাদের জ্বর ঠান্ডা লাগে নাই তারা মানুষ না ভাই একটা এলিয়েন গ্যাস জুন মাসে শুধু আমার না আমার পুরো ফ্যামিলির জ্বর ঠান্ডা ছিল গ্যাস আপনারও কি জুন মাসে জ্বর ঠান্ডা হয়েছে নাকি হয় নাই তা অবশ্যই কমেন্ট করে জানান তো গেস রিসেন্টলি কিন্তু জমিন থেকে আসমানে মানে একদম প্লেনে উঠে গেছেন আমাদের ক্রিম আপা তো গ্যাস এই ভিডিওতে হচ্ছে ক্রিম আপা হচ্ছে প্লেনে উঠছে আমার স্বামীর সম্পদ বৃদ্ধি করে দিন হে আল্লাহ আমার সম্পদ আমার স্ত্রী হে আল্লাহ আমার স্বামীর সম্পদ যেমন আছে তেমনই রাখেন সেই আমাকে দিয়ে বলতেছিল যে এই ভিডিওর উপর রিয়াকশন দেওয়ার জন্য যে রাকিব হোসেন নাকি অন্তরাকে প্রেগনেন্ট করে দিছে ইভেন গেছে এর পরের ভিডিওতে অন্তরা সবাইকে দেখাইছে কিভাবে সে এক মিনিটের মধ্যে প্রেগনেন্ট হয়ে গেছে থেকে বিশ্বাস করার মতো ঘটনা আপনি বলেন সো এখন আমরাও দেখি এক মিনিটে কিভাবে প্রেগনেন্ট করতে হয় আমি একটা প্রেগনেন্টের ভিডিও ছাড়ছিলাম জামা প্যাকটা এরকম বড় ছিল কিন্তু আসলে কিন্তু এরকম না আমি প্রেগনেন্ট না সো আমি কিভাবে জাস্ট এক মিনিটের মধ্যে প্রেগনেন্ট হয়ে আসতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো এক মিনিটে প্রেগনেন্ট <laughs> খুব জানতে ইচ্ছা করতেছে এই ভিডিওটা কে এডিট করছে গাইস মেইনলি রাকি বন্ধরা হচ্ছে কোন একটা ব্লগের জন্য কিংবা কোন একটা নাটকের জন্য হচ্ছে এমনটা করছিল বাট মানুষ সেটা নিয়ে এডিট করে কি বানাইছে গাইস গাড়ির ভিতরে কি হলো আমি তো এটাই বুঝলাম না ও মা মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু কিছুই বুঝো না কিছুই জানো না তো গাইস এই বাইরে বাইরে কি করতেছে গাইজ এটা তো জলপরেও বলা যাবে না এটা তো জলপরা দেখি নারিকেল গাছের পাতা লাগাইছে পায়ের দিকে আর এমনি হচ্ছে মাস লাগাই রাখছে জলপুরের কথা অনেক শুনছিলাম বাট এমন বিচেওয়ালা জলপুরে প্রথম দেখলাম আচ্ছা আর বাই রিসেন্টলি কিন্তু e প্রথম একটা ছেলে ইন্টারভিউ ভাইরাল হয়েছে খুব বেশি পড়ি না ধরেন প্রতিদিন আট থেকে নয় ঘন্টা বা দশ ঘন্টা করে মানে আমি প্রিপারেশন নিতাম তিন মাসে যদি কোনো প্রতিদিন দশ ঘন্টা প্রতিদিন আট নয় ঘন্টা করে পড়া এইভাবে খুব বেশি পড়ো না তারপরও আট দশ ঘন্টা আর এদিকে আমি তো মনে হয় এক বছরও দশ ঘন্টা পড়ি না এইটা আমরা জানতাম জীবনটা পাঙ্কাশ মাছের মতো হয়ে গেছে ভালো অনেকেই বাসে কিন্তু কেউ স্বীকার করে না কেউ কিন্তু বলতে চাই না যে পাঙ্গাস মাছ তার ফেভারেট ইভেন গেছে আমার নিজের কাছেও পাঙ্গাস মাছ অনেক বেশি ভালো লাগে কজ পাঙ্গাস মাছের মধ্যে কাটা অনেক বেশি কম থাকে তো গেছে এটা হচ্ছে মিস চকলেটের একটা ভিডিও এ ভাই একটা কথা বলবো আজকে মন ভালো নাই তারপরে তো সাইজে বাইজে বয়ে আসো আচ্ছা কানের ভিতরে কি ফুল নাকি কোনো ডিম পোস করে রেখে দিছে শোনো বোন যদি কেউ তোমার শরীর স্পর্শ করার অনুমতি পেয়েও শুধু সে তোমার কপালই বেছে নেয় তো বুঝে নিও তুমি সঠিক মানুষটার সাথেই আছো বুঝি নিজে হাত মেরে দিছে মায়ের শরীরে আমাদের এই ভাইটা কিন্তু একদম পুরো পারফেক্ট সঠিক মানুষ যেমন এর পরের ভিডিওটাতেই ওই মেয়েটা তার শরীর নাচা নাচে এই ছেলেটাকে টাচ করতে বলতেছিল বাট আমাদের এই ভাই একদম পুরো পারফেক্ট সঠিক মানুষ এই জন্য উনি ওই মেয়ের শরীরটা হাত দিয়ে না ছুঁয়া চুল দিয়ে ছুঁইছে তো এই ভিডিওতে একজন মাথার চুল দিয়ে হচ্ছে পদ্মা সেতু আসছে আপনার সেতুর খুঁড়ি জি জি পিছনে এটা ও আচ্ছা, এগুলো হচ্ছে খুঁড়ি আর এটা কি দিচ্ছেন রেল লাইন হ্যাঁ। এটা কি রেল লাইন রেল লাইন আচ্ছা রাস্তা রাস্তা আচ্ছা হ্যাঁ। মাঝখানে রাস্তা এত ক্লিন রাস্তা যাক মার্শাল্লাহ এটার উপর দিয়ে তাহলে আমরা যাতায়াত করতে পারবো তাই না এটা একটা গাড়ি চালাই দেন ভাই এখন একটা গাড়ি চালাই দেন ইভেন গেস কালকে দেখলাম একটা কাপল হচ্ছে পদ্মা সেতুর উপরে তাদের অ্যানিভার্সারি পালন করছে গাইস কোন দিন দেখা যায় পদ্মা সেতুর উপর প্রথম মুসলমানি করা ব্যক্তি পদ্মা সেতুর উপর প্রথম বাসর ঘর করা ব্যক্তি এগুলো করা এখন বাকি আছে দুই দিন পর দেখা যাবে এগুলো করতেছে মানুষ তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক ফলো করে রাখবেন তো নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো অ্যাকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ